গতকাল আমরা কি দেখছিলাম হিস্টোরি হিস্টোরি ব্রাশ টুলস দেখছিলাম কোলন স্টেম টুলস দেখছিলাম গ্রেডিয়েন্ট টুলস এই তিনটা দেখছিলাম আজকে আমরা দেখবো হচ্ছে dodge and burn tools dodge and burn tools শিখেছি মোটামুটি এই টুলসগুলো হয়ে গেছে এখন ডজ অ্যান্ড বার্ন টুলস একটু তারপরেও একটু দেখে নেই ফাইল ওপেন রেকর্ডিং চালুই আছে Yes, we can see. আচ্ছা ডজ অ্যান্ড বার্ল টুলস দেখে ডজ অ্যান্ড বার্ন টুলস হচ্ছে কি ডজ টুলসটা যদি আমি সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি আমি কোথাও ড্র্যাক করি তাহলে সে জায়গাটা লাইট হয়ে যায় আর বার্ন টুল সিলেক্ট করলে জাস্ট টু অপোজিট হয় বার্ন মানে কি পুড়ে যাওয়া এখানে যেখানে ক্লিক করবো যে সেখানে মনে হচ্ছে পুড়ে গেছে আমার অনেক ক্ষেত্রে দরকার পড়ে কি কোনো জায়গায় আমার শ্যাডো একটু বাড়াইতে হবে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে একটু শ্যাডো বাড়াই দিতে পারি আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে শ্যাডো বেশি হয়েছে সে জায়গায় আমরা ডস টুলস ব্যবহার করে যা আস্তটাকে লাইট করতে পারি এই জায়গায় একটু বেশি মনে হচ্ছে কমায় দেয় লাইট করতে পারবো এটাই আর ব্লাড টুলস কাজ করে কি যে ব্লার মানে কি ঘোলা করে দেয় ঝাপসা করে দেয় আর শার্পটা অপোজিট করে যে বড় করলে দেখা যাবে যে এখানে যে টেক্সচারগুলো আছে না এখানে যদি ব্লাড টুলস দিয়ে ইয়ে করি দেখেন টেক্সচারগুলো চলে যাচ্ছে ব্লার হয়ে যাচ্ছে আর এটাকে যদি আমরা আবার শার্পটা ব্যবহার করি তাহলে এটা করে কি অপোজিট কাজ করে এটাকে আরও শার্প করে তুলবে আরও শার্প করতে আছে দেখছেন আমরা যদি ফিল্টারে যাই গিয়ে দেখবো ফিল্টারের মধ্যে ব্লার একটা অপশনই আছে ব্লারের অনেকগুলো সিস্টেম আছে গ্লোজিয়ান ব্লারটা দেখি গ্লোজিয়ান ব্লারটা যখন দেবো দেখবেন ব্লার হতে ব্লার হচ্ছে কীভাবে ব্লার হতে হতে একেবারে ঝাপসা হয়ে যাবে দেখছেন কিভাবে ব্লার কাজ করে ব্লার বাড়াচ্ছি ঝাপসা হয়ে যাচ্ছে এটাই ব্লাড টুলস দিয়ে করা হয় আর যদি আমার এখানে শার্পেন আছে ফিল্টারে গিয়ে এখানেও শার্পেন আছে শার্পেনে যে ক্লিক করি পেজটা শার্পেন হয়ে গেল এক ক্লিকে ফিল্টার শার্পেন শার্পেনে ক্লিক করি শার্পেন হয়ে গেল যতবার ক্লিক করব ততবার করে একটু একটু করে শার্পেন হয়ে যাবে স্মার্ট শার্পেনে যাই গিয়ে দেখি এখানে কিছু অপশন দেয়া আছে শার্প হচ্ছে কিভাবে শার্প হতে হতে এর অবস্থা অনেক রকম অন্যরকম হয়ে গেছে এখানে সেই শার্পেন এন্ড টুলসটাতে একই কাজ করে এখানে শার্প পেন সিলেক্ট করে নিয়ে যেখানে ড্র্যাগ করবো সেখানে ওই রকম শার্প হতে থাকবে এরপরে পেন টুলস আছে পেন টুলসের কাজটা খুব গুরুত্বপূর্ণ পেন টুলস দিয়ে আমরা কি কাজ করতে পারি পেন টুলস দিয়ে অনেক কাজ করা যায় যে কোনো কিছু আঁকানোর ক্ষেত্রে শেপ তৈরির ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে অনেক কাজে আমরা পেন টুলস দিয়ে করতে পারি আমি খুব দ্রুত কিছু পেন টুলস দিয়ে কাজ করি দেখেন পেন টুলস দিয়ে যদি আমি কোথাও ক্লিক করি একটা যে জায়গায় ক্লিক করলাম একটা পয়েন্টের তৈরি হলো এই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট আর এক জায়গায় একটা ক্লিক করলাম আর একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হলো ঠিক আছে একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে তৈরি হলো একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে তৈরি হলো এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্টের ভিতরে যে লাইনটা আসলো এটাকে আমরা পাথ বললো ঠিক আছে আবার যদি আমরা অ্যাঙ্কার পয়েন্টে একটা জায়গায় ক্লিক করে পেন টুল সিলেক্ট করবো একটা জায়গায় ক্লিক করে যদি এক একটু ড্র্যাগ করি তাহলে দেখেন দুই পাশ থেকে দুইটা হ্যান্ডেল বের হয়ে আসে হ্যান্ডেল কি করে গাড়ির হ্যান্ডেল কি করে দিক নির্ণয় করে না এইদিকে কোন দিকে বাঁক নেবে কোন দিকে যাবে ডানে বামে না কোন দিকে বাঁক নেবে এটাকে বলা হয় হ্যান্ডেল এই হ্যান্ডেলটা ছেড়ে দিয়ে আমরা হ্যান্ডেলটা নিয়ন্ত্রণ করতে পারি নিয়ন্ত্রণের জন্য আমাদের হচ্ছে গিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলস সিলেক্ট করতে হয় এখানে পেন টুল সিলেক্ট থাকার পরে যদি আমি কন্ট্রোল চাপি তাহলে এই ডাইরেক্ট সিলেকশন টুলসটা অটোমেটিক চলে আসে দেখেন পেন পেনের ইয়েটা চলে গিয়ে আইকনটা চলে গিয়ে ডাইরেক্ট সিলেকশন তারপরে এই হ্যান্ডেলের হ্যান্ডেলের পয়েন্টটাকে ধরে আমরা এরকম করে হ্যান্ডেলটা নাড়াচাড়া করতে পারি এটা কীরকম কাজ করে দেখি এখানে ক্লিক করার পরে এখানে আরেকটা ক্লিক করলাম করে ড্র্যাক করলাম ড্র্যাক করার পরে দেখেন এই দেখেন হ্যান্ডেলটা নাড়াচাড়া করতেছে পাটটা কিন্তু কার্ভ হচ্ছে ঠিক আছে আমি প্রথমে একটা ক্লিক করলাম জাস্ট এখানে হ্যান্ডেল তৈরি করিনি দ্বিতীয়টাতে আমি ড্র্যাগ করে হ্যান্ডেল তৈরি করলাম এখন হ্যান্ডেল তৈরি করার পরে যদি আমি আরও এই পাশে যদি আবার ক্লিক করি একটা আর একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করি তাহলে দেখেন এটা বাঁক নিয়ে চলে আসছে ওই হ্যান্ডেলকে ও ফলো করছে কিন্তু আমি যদি চাই তাহলে এই হ্যান্ডেলটাকে ব্রেক করতে পারবো হ্যান্ডেলটাকে ব্রেক করার বলতে কি আমরা জাস্ট অল্টার চাপবো অল্টার চেপে হ্যান্ডেলের ওই পয়েন্টটাতে যাব গিয়ে এটাকে জাস্ট ব্রেক করে নিয়ে আসতে পারবো ঠিক আছে নিয়ে এসে যে জায়গায় থেকে শুরু করছি অ্যাঙ্কার পয়েন্ট সেই জায়গায় যদি একটা ক্লিক করি তাহলে দেখেন একটা চোখের শেপ চলে আসলো বা পাতার শেপ এখানে যখন আমরা পেন টুল সিলেক্ট করি তখন দেখেন দুইটা অপশন আসে ওপরে অপশন বারে যায় দেখেন পাথ লেখা আছে আমি পাথ সিলেক্ট না করে যদি শেপ সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি একই কাজ করি এক জায়গায় ক্লিক করলাম আর এক জায়গায় ক্লিক করে একটু ড্র্যাক করলাম তারপরে হ্যান্ডেলটাকে বাঁকায় নিয়ে আসলাম অল্টার চেপে বাঁকায় নিয়ে আসার পরে যদি আবার প্রথমটাতে ক্লিক করি তাহলে দেখেন যে এখানে সাদা রং আসছে তাই না রংটা সাদা হলো কী জন্য হলো এ শেপ অনুযায়ী কাজ করছে আর শেপের কাজকে কালার চেঞ্জ করা যায় শেপে আমি রং চেঞ্জ করতে পারবো ওপরে ফিল কালারটাকে আমি চেঞ্জ করে দেই ফিল কালার মানে ভেতরের কালার ভেতরে যে রঙে পূর্ণ করব সেটা ফিল কালার আর যদি আমি স্টোক কালার দেই কি হবে বাইরে এখানে একটা স্টোক কালার দিলাম দেখেন দুইটা কালার আসছে স্টোকটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো এখান থেকে কত বড় করবো স্টোকের কালারটাকে একটু ডিপ দেই পেন টুলস দিয়ে আমরা যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারি সিলেক্ট করার জন্যে আমরা পাথ অপশন সিলেক্ট করে রাখব ঠিক আছে আর শেপ তৈরির জন্য আমরা শেপ অপশন সিলেক্ট করে রাখব আমরা যদি অ্যাঙ্কার পয়েন্ট কোথাও ক্লিক করি ক্লিক করে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করলাম তারপরে যদি শিপ চাপি শিপ চেপে যদি আর এক জায়গায় ক্লিক করি তাহলে কি হয় স্টেট আসে একেবারে স্টেট হবে আবার যদি নিচের দিকে কোথাও ক্লিক করি তাহলে দেখেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে স্টেট হয়ে গেছে শিপ চেপে যখনই আমি পাথ করব বা শেপ তৈরির কাজ করব তখন হবে কি ও নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলোই ধরবে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে কি এই দিকে সমান নব্বই ডিগ্রি মানে ওপর থেকে নিচের দিকে আর পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এই দিকে হ্যাঁ আমরা যদি কোথাও পেন টুলস দিয়ে একটা ক্লিক করি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হলো এখন শিপ চেপে যদি আরেক জায়গায় ক্লিক করি তাহলে এটা পাত তৈরি করে একে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পাত তৈরি করলো আবার যদি নিচের দিকে ক্লিক করি ওই বরাবর শিপ চেপে তাহলে দেখেন একে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করলো বুঝতে পারছেন হ্যাঁ নব্বই ডিগ্রি লম্ব আর যদি একটু কর্নারের দিকে নিয়ে যাই ক্লিক করি এ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে বুঝতে পারছেন এ পঁয়তাল্লিশ ডিগ্রি এ কখনো এর অনিশ করবে না মানে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি বসে আমি তো এটা নিচের দিকে করলাম এটা উপরের দিকেও একই কাজ করবে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা শিপ চেপে ক্লিক করলাম উপরের দিকে গেলাম এই করলো কি উপরের দিকে নব্বই ডিগ্রি গেল আর এই দিকে যদি ক্লিক করি এ পঁয়তাল্লিশ ডিগ্রি আসলো শিপ চেপে ব্রাশের ক্ষেত্রেও কিন্তু তাই ব্রাশও কিন্তু এইভাবেই কাজ করে আমি শিফট ব্রাশ সিলেক্ট করে যদি আমি একটা কোথাও রং করি এখানে একটা ক্লিক করার পরে এখানে যদি একটা ক্লিক করি শিফট চেপে তাহলে কিন্তু ওই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে গেল এবার নিচের দিকে একটা ক্লিক করলাম এ কিন্তু নিচের দিকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আসলো প্রথমে একশো আশি ডিগ্রি নিচের দিকে নব্বই ডিগ্রি আবার এই দিকে যদি ক্লিক করি এ পঁয়তাল্লিশ ডিগ্রিতে গেল শিপ চেপে যখনই এই কাজগুলো করবো তখনই হচ্ছে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এবং একশো আশি ডিগ্রিতে কাজ করবে পেন টুলস অনেক প্র্যাকটিসের ব্যাপার প্রতিদিন প্র্যাকটিস করবেন পেন টুলস দিয়ে বিভিন্ন শেপ তৈরি করবেন তাহলে আপনি পেন টুলসের উপরে দক্ষতা অর্জন করবেন আর এর কোনো বিকল্প নাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনার পেন টুলসের কাজই বেশি প্রচুর পেন টুলসের কাজ করতে হবে ফটোশপেও তাই ফটোশপে কোনো জায়গায় সিলেক্টের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে সিলেক্ট করা দেখছি না কিন্তু পেন টুলসদের যত নিখুঁত করতে পারবেন ওগুলোকে তত নিখুঁত করতে পারবেন না ধরেন আমি এই ছবিটাকে এই ছবিটাকে না অন্য অন্য ছবি নিয়ে আসে এই ছবি একটু বেশি ইয়া ওপেন এই ছবিটা নিলাম এটা একটু ইজি আছে এটা নিলাম এটাকে আমি সিলেক্ট করব পেন টুলস দিয়ে খুব সুন্দর সিলেক্ট নিখুঁত করা যাবে কিভাবে আমরা প্রথমে পাথটা সিলেক্ট করে রাখবো সিলেক্টের ক্ষেত্রে আমরা পাথ ব্যবহার করব আর কোনো কিছু অবজেক্ট তৈরির ক্ষেত্রে আমরা করব কি শেপ সিলেক্ট করব যেহেতু আমি এটা সিলেক্ট করতেছি সিলেক্টের জন্য করতেছি পার্টটা সিলেক্ট করে রাখবো তারপরে শুরু করি যে কোনো এক জায়গা থেকে ধরেন উপর থেকে শুরু করি বড় করে নেই এখানে একটা একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করলাম ক্লিক করে আর একটা জায়গায় নিয়ে এসে একটু ড্র্যাক করে দিলাম উপরে একটু কার্ভ আছে তারপরে অল্টার চেপে হ্যান্ডেলটাকে বাঁকা করে নিয়ে আসলাম এবং শিপ চাপলাম দেখেন এটা একটা শিপ চেপে এইরকম সোজা হয়ে গেল নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে গেল কার্ভটার ওপরেও শিফট কাজ করে যখন আমি এখানে নিয়ে এসে যদি ড্র্যাগ করে এইরকম দিলাম এখন হ্যান্ডেলটাকে চাচ্ছে একে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে সোজা হয়ে যায় অল্টার চাপবো চাপার পরে হ্যান্ডেলে এখানে ক্লিক করব ক্লিক করে নিয়ে আসার পরে শিপ চাপবো শিপ চাপবো শিপ চাপলে হয় কি একেবারে এটা অন্য কোনো জায়গায় যাবে না নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দেখেন ওইভাবেই ঘুরতেছে শিব চাপলো শিব চেপে নিয়ে আসলাম নিয়ে এসে বোতলের ঠিক এখানে যেখানে শেষ আসে সেখানে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কি শিব চেপে আবার এই মাথায় নিয়ে আসি আবার নিচের দিকে শিব চেপে হ্যাঁ পিসি তো ঠিকই আছে কাজ করলো তো এর আগে এর আগের ক্লাসে তো ওরা কাজ করলো না দেখি আগে দাঁড়ান কি সমস্যা আচ্ছা আমি পাত করে নিছি দেখেন পাত করে নেওয়ার পরে কন্ট্রোল ইন্টার চাপবো পাথকে যদি কন্ট্রোল ইন্টার চাপে কিংবা যে পাত পাস নামের একটা প্যালেট আছে এই প্যালেটে গিয়ে যদি দেখেন সিলেকশনের একটা আইকন আছে সবার নিচে এখানে যদি ক্লিক করি তাহলে এটা সিলেকশনের পরিবর্তন হয়ে যায় বা অথবা আমরা কন্ট্রোল ইন্টার চাপলে একই কাজই করবে এখন তো আমরা লেয়ারে গিয়ে লেয়ারটা সিলেক্ট রাখার পরে এখানে তো আমি লেয়ার মাস করতে পারি কিংবা এটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি কন্ট্রোল সি চেপে কপি করলাম কপি করে অন্য জায়গায় নিয়ে গেলাম এটা যে নিখুঁতভাবে হলো অন্য কোনো টুলস দিয়ে এত নিখুঁত হবে না এই সিলেকশনটা খুবই নিখুঁত হয়েছে দেখেন ভাবে সিলেক্ট করছে এখানে নিখুঁত যে কোনো কাজের জন্য আমাদের পেন টুলসের সাহায্য নিতেই হবে এখন আমরা এক কাজ করি পেন টুলসের কিছু স্কিল কিছু পেন টুলসের কিছু স্কিল আমরা ইয়া করি অ্যাচিভ করি আমরা একটা নতুন একটা ডকুমেন্ট নিলাম ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া আছে আচ্ছা প্রথমে আমি কিছু স্কিল দিব এগুলো আপনারা প্র্যাকটিস করেন বাসায় গিয়ে শেপ টুলস নিয়ে আলোচনা করছি কি আচ্ছা এখান থেকে কিছু শেপ নেব ফ্রেম না দেখি তো কোথায় আছে সে সে এখান থেকে নেই আচ্ছা আমি শেপ টুল সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করার পরে সবার নিচে আছে custom shape tools custom shape tools select করার পরে এখানে যদি শেপে ওপরে দেখবেন শেপের একটা অপশন আসছে শেপ লেখা আছে সবার ডান পাশে অ্যালাইন এজের পাশেই এখানে জাস্ট ক্লিক করব তাহলে এই শেপের ফ্রেমগুলো আসবে অনেকগুলো আছে এখান থেকে জাস্ট রাইট বাটনে এখানে সেখানে সেটিংয়ের একটা আইকন আছে এখান থেকে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো শেপ আছে অল শেপ আছে তারপরে অনেক ধরনের ফিল্ম আছে ফ্রেম আছে অনেক ধরনের শেপ আছে আমরা হচ্ছে রিসেট শেপে যদি ক্লিক করি তাহলে প্রথমে যে শেপগুলো তো আসে সাধারণত সেই শেপগুলো এখানে পাবো তা আমি রিসেট শেপে সেট করছি করার পরে আপনি শেপ লোডও করতে পারেন ওকেতে ক্লিক করলে এই এইগুলো আসবে এখান থেকে আমি কিছু শেপ নেব একটা নিলাম অ্যারো শেপ নিলাম এটা পাথ সিলেক্ট শেপ সিলেক্ট আছে হ্যাঁ এখানে কালারটাই আগে চেঞ্জ করি অ্যারোটা নিলাম ঠিক আছে তারপরে আর একটা শেপ নেই এই শেপটা নিলাম ঠিক আছে আর শেপ নেই শেপ তৈরি করবে শেপ তৈরি করার পরে এখান থেকে লোড শেপের থেকে শেপ অ্যাড করে শেপ নিয়ে আলোচনা যতদিন করবো সেদিন দেখাই দেবো এখানে লোড শেপ আছে লোড শেপ এখান থেকে আপনি শেষ যে শেপ সেভ করে রাখছেন সেটা এখান থেকে লোড করতে পারবেন আচ্ছা এই এই কয়টা জিনিস পাস করা শেখেন প্রথমটা কি পেন টুলস দিয়ে করবেন কি পেন টুলসটা সিলেক্ট করলাম এগুলোকে আগে তালা দিয়ে দেই লেয়ারগুলোকে লক করে দিই যাতে লেয়ারগুলো নাড়াচাড়া করতে না পারে আচ্ছা এখন আমি প্রথম থেকে শুরু করি নতুন একটা লেয়ার নেবেন নতুন একটা লেয়ার নিয়ে কাজ শুরু করি না কাটবো না এরকম শেপ তৈরি করব। প্রথমে আমরা শেপটা সিলেক্ট রাখবো সিলেক্ট রাখার পরে এই যে এক কর্নারে ক্লিক করব ক্লিক করে শিপ চেপে এই কর্নারে ক্লিক করব তারপরে আর একটা এই কর্নারে ক্লিক করব তারপরে এই কর্নারে ক্লিক করব এই কর্নারে ক্লিক করব ক্লিক করার পরে শিপ চেপে আর একটু উপরে তারপরে এখানে ক্লিক করে এই যে এখানে শেষ শেষে প্রথমে যেখান থেকে শুরু করছিলাম সেখানে যদি আমি কার্সারটা নিয়ে যাই দেখেন পেন টুলসের নিচে গোল একটা চিহ্ন আসে এটা আসার পরে মনে করবেন এখানে ক্লিক করার পরে আপনার শেপের কাজ শেষ পূর্ণাঙ্গ শেপ হয়ে গেছে এখন এটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটা গেল প্রথম প্র্যাকটিস দ্বিতীয় প্র্যাকটিস হচ্ছে গিয়ে একটা জায়গায় অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট ক্লিক করেন ক্লিক করে মাঝখানে যখন কোনো রাউন্ড শেপ দেখবেন অবশ্যই মাঝখানে গিয়ে ক্লিক করে ড্র্যাক করবেন মাঝখানে গিয়ে ক্লিক করে ড্র্যাক করলাম ড্র্যাক করার জন্য যদি শিপ চাপি তাহলে এটা কি হয় একেবারে স্টেজ হয় আর যদি এরকম করে ড্র্যাক মানে করে এরকম করে তাহলে আঁকা বাঁকা হয়ে যাবে যেহেতু এটা স্টেজ চাচ্ছে আমার থেকে আমি শিপ চেপে একটু ড্র্যাক করলাম ড্র্যাক করার পরে এই কর্নারে ক্লিক করলাম ঠিক আছে দেখেন এখানে একটা সমস্যা দেখা গেছে যে আমি যদি পরবর্তীতে ক্লিক করে না ঢেকে যাবে পরের ইয়েগুলো খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা করতে পারি যে ফিল কালারটাকে নো কালার করে দিতে পারি প্রথমেই জাস্ট স্টোক একটা কালার নিয়ে নিতে পারি যাতে আমার কাজের সুবিধা হয় এই যে স্টোক বোঝা যাচ্ছে না এখন এখন এইভাবে এটাও করে নেই শিপ চাপলে ভালো হয় না চাপেও যদি আপনারা করতে পারেন করেন সমস্যা নেই এরকম করতে হবে ঠিক আছে তারপরে এই কর্নারে একটা ক্লিক করি ক্লিক করার পরে আবার এটার মাঝখানে গিয়ে ড্র্যাগ করে একটু কার্ভ করে নিয়ে আবার এই কর্নারে ক্লিক করি ক্লিক করার পরে একটু ডার্ক করে নিয়ে এইভাবে এখানে ক্লিক করি ঠিক আছে শেপ হয়েছে আমার এটা প্র্যাকটিস করতে হবে এটা দ্বিতীয় প্র্যাকটিস তৃতীয় প্র্যাকটিসটা একটু কঠিন তার আগে একটা রাউন্ড শেপ নিয়ে আসি এখানে রাউন্ড শেপ আছে দেই এই শেপটা আমরা তৈরি করব ঠিক আছে এই শেপের কালারটা চেঞ্জ করে দিই কালারটা উঠাই দিতে হবে কালার চেঞ্জ করে এই কালারই রাখি এবং ফিল কালার চেঞ্জ করে দিই কালার করে দিই তালা দিয়ে দেবেন এই রাউন্ড করবেন রাউন্ড করার সময় মনে করবেন যে রাউন্ড যখন করতেছি পেন টুস দিয়ে দেখেন দুই দিকেই কার্ভ আছে বাঁকানো আছে ওই জন্য আমার প্রথমেই কিন্তু ড্রাগ করে হ্যান্ডেলটা তৈরি করে নিতে হবে যেহেতু আমার দুই পাশে বাঁকানো আছে যখন কোনো পাশে যদি বাঁক না থাকে এরকম কার্ভ না থাকে সেক্ষেত্রে জাস্ট ক্লিক করব। কিন্তু দুই দিকেই যেহেতু কার্ভ আছে আমার দুই দিকেই হ্যান্ডেলের দরকার সেহেতু আমি প্রথমেই ড্র্যাক করে নেব ড্র্যাক করে নিয়ে একটা অ্যাঙ্কার পয়েন্টে ড্র্যাক করে নিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে আবার দেখেন ওপরে একটা জায়গায় আমি ড্র্যাক করব ঠিক আছে ড্র্যাক করে নিলাম আবার এখানে মাঝামাঝি জায়গায় এই পাশের মাঝামাঝি জায়গায় একটা ড্র্যাক করব এই পাশে এই পাশে এখানে গিয়ে আবার শেষ করে দেব আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না এটা নো কালার করে দিই এটাতে একটু লাইন আউটলাইন দেই এলোমেলো হয়ে গেল এটাকে ঠিক করব কিভাবে ঠিক করার একটা বুদ্ধি দরকার তো দেখেন নিচে আছে সিলেকশন টুলস সিলেকশন টুলসে এটা পাথ সিলেকশন টুলস বলা হয় আমরা যদি কোনো পাথ সিলেক্ট করি পাথ তৈরি করি সেই পাথটাকে আমরা এটাতে সিলেক্ট করতে পারি যে পাথ আমরা সিলেক্ট করে নাড়াচাড়া করতে পারি কিন্তু আমরা চাচ্ছি যে হ্যান্ডেলগুলো ফেরত আসুক আমরা হ্যান্ডেলটা একটু নড়াচড়া করে ঠিক করব সেক্ষেত্রে করব কি সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসটা সিলেক্ট করবো নিচে ডাইরেক্ট সিলেকশন টুলস ইলাস্ট্রেটারও আছে এই জিনিসটাই ইলাস্ট্রেটার এই দুটার কাজ অনেক ডাইরেক্ট সিলেকশন টুলস সিলেক্ট করার পরে এখানে জাস্ট আমরা ড্র্যাক করবো দেখেন হ্যান্ডেলগুলো ফেরত আসতেছে না অ্যাঙ্কেল পয়েন্টের উপরে ড্র্যাক করলেই হ্যান্ডেলগুলো ফেরত আসতেছে এখানে ক্লিক করবো হ্যান্ডেল ফেরত আসলো আচ্ছা এখানে হ্যান্ডেলটা আমরা এখন একটু বড় করে দিতে পারি এখান থেকে একটু বড় করে দিতে পারি এইদিকে তারপরে এখান থেকে একটু হ্যান্ডেলটা একটু ছোট করে দেই হ্যাঁ যতটুকু দরকার আমার এই দিক থেকে এটা ঠিক আছে এই হ্যান্ডেলটা মনে হয় একটু মিশমিশ হয়ে গেছে এটাকে একটু ঠিক করে দেই এটা এটা একটা শিপ চেপে হ্যান্ডেলটা চাপি দেখি একের গিয়া বরাবর আসে এটা একটু বড় হয়ে গেছে এটাকে একটু ভিতরে নিয়ে আসে অলমোস্ট ঠিক আছে রাউন্ড শেপে চলে আসলো আমার যদি অন্য কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে এই জায়গাগুলো এই জায়গাগুলো আমরা ঠিক করতে পারবো একইভাবে লেয়ার সিলেক্ট করতে হবে লেয়ার কোন লেয়ার এই যে লেয়ারটা নেই এই যে হ্যান্ডেলটা দেখেন দেখা যাচ্ছে কিন্তু হ্যান্ডেলটার এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে নাড়াচাড়া করলে অ্যাঙ্কার পয়েন্টগুলো নড়ে যাবে এখানে টেনে এখানে নিয়ে আসি নিয়ে এসে অ্যাঙ্কার পয়েন্টটাকে এক জায়গায় রাখলাম ঠিক আছে এটা প্রত্যেক দিনের প্র্যাকটিসের ব্যাপার আপনি এটা যত প্র্যাকটিস করবেন তত নিখুঁত হবে এবং মনে রাখবেন যে এর কোনো বিকল্প নেই আপনাকে পেন টুলসের কাজ অ্যাকুরেট শিখতেই হবে মোটামুটি নিখুঁত হলো আর কি অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু উপর নিচ করে দেই হয়েছে এইভাবে এই এই কয়টা জিনিস আপনারা করবেন প্র্যাকটিস প্রতিদিন যতদিন পর্যন্ত নিখুঁত না হবে করতে থাকবেন এবং অনেকে আপনারা অনেকে যারা প্রথম প্রথম তারা ভয় করে তারা করে কি এই ছোট ছোট অংশ নেই খুব সহজ হয় তাই না অনেকে এইভাবে করে কিন্তু এটা প্রফেশনালের কাজ না প্রফেশনালরা কখনো এইভাবে করবে না প্রফেশনালদের কাজ হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট যত কম হবে অ্যাডোবি ইলাস্ট্রেটের একটা অপশন আছে সিম্পলিফাই বলা হয় আপনি এইভাবে করে যদি সিম্পলিফাই ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি সবচেয়ে কম ইয়ে যেটা আসবে সেটা নিয়ে নেবে নাহলে ওখানে সিম্পলিফাই বলে দেওয়া যায় যে আমি এই কয়টাই অ্যাঙ্কর পয়েন্ট রাখবো এই কয়টা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে সুন্দর ডিজাইন হয়ে যায় যত কম করা যায় অ্যাঙ্কর পয়েন্ট তত আপনার জন্যে মঙ্গল এবং যখন অন্য কেউ এক্সপার্ট দেখবে যে আপনি এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট দিচ্ছেন ও বলবে কি ডিজাইন পারে হ্যাঁ নুব ভাববে এই জন্য যত কম অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করা যায় আমি এখানে ক্লিক করে একটা শুরু করলাম শুরু করে দেখেন একটা বৃত্তের যদি একটা বৃত্তে হয় বৃত্তের মাঝামাঝি অংশে নিছি না একটা করে অর্ধবৃত্তের মাঝামাঝি অংশে নিছি এখানেও তাই এখানে অর্ধবৃত্তি একটা চিন্তা করে নেবেন এখান থেকে এতটুকু অর্ধবৃত্ত যদি হয় তাহলে আমার এখানে নিতে হচ্ছে মাঝামাঝি একটা অংশে আর এখানে গিয়ে সেটা শেষ করে দেব আবার এটা যদি অর্ধবৃত্ত চিন্তা করা হয় এখানে আসতেছে তারপরে যদি আমি যদি অল্টার চাপি অল্টার চেপে হ্যান্ডেলটাকে তো নিয়ন্ত্রণ করতে পারবো ছাড়বো না ড্র্যাক করে ছাড়লাম না আবার বলি আমি ক্লিক করলাম ক্লিক করে ড্র্যাক করলাম ড্র্যাক করলাম সরি আমি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করে আর একটা অ্যাঙ্কার পয়েন্টে গিয়ে ড্র্যাক করলাম ক্লিক করে ড্র্যাক করে আমি অ্যাঙ্কার পয়েন্টটা ছাড়বো না অল্টার চাপবো তাহলে হ্যান্ডেলটাকে ছোট বড় যে কোনো রকম করতে পারতেছি একটা নির্দিষ্ট হ্যাঁ ঘোরাতে পারবো ব্রেক করতে পারবো যে খুশি করতে হচ্ছে অল্টার চাপ অল্টার চেপে আমার যদি ছোট লাগে আমি ছোট নেব বড় লাগে বড় নেব নেওয়ার পরে এখানে এসে আর একটা ড্র্যাক করে দিই আর একটু এখানে এসে আর একটা করি এটাকে একটু ছোট করে দেই কারণ এখানে বেশি কার্ভ নাই সামান্য কার্ভ আছে যদি ছোট করলাম বেশি বড় কার্ভ থাকলে হ্যান্ডেলটা বড় রাখবো আর খুব ছোট কার্ভ থাকলে হ্যান্ডেলটা ছোট রাখবো এখানে গিয়ে হ্যান্ডেলটা ছোট রেখে এখানে নিয়ে আসলাম আমি এটা বড়ও রাখতে পারতাম এটা যদি বড় রাখি তাহলে কি হবে দেখেন কি হচ্ছে মিল দিছে না কিন্তু ঝামেলা হচ্ছে হচ্ছে না এই জন্য আমি করছি কি হ্যান্ডেলটাকে ছোট রাখছি এখানে ছোট রেখে এখান সব মিলাই দিছি এই চলে গেছে সিলেকশন করে অন্য কাজ করতে গেছি এই জন্য এখান থেকে চলে গেছে এর সঙ্গে লিঙ্ক নেই আগের আগের পাথের সঙ্গে আমার লিঙ্ক নেই আগের পাথের সঙ্গে লিক করার জন্য আবার করতে হবে কি এই পাথের যে অ্যাঙ্কার পয়েন্টটা শেষ করছি সেখানে গিয়ে পেন টুলসটা নিয়ে এখানে গিয়ে জাস্ট দেখে রাউন্ড শেপ যখন আসবে নিচে পেনের আইকনের নিচে তখন এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল আবার আমি এখানে মানে জয়েন হয়ে গেল এখানে আমি আবার এসে এটাকে নিয়ন্ত্রণ করব হয়েছে এবার আবার অল্টার চেপে ড্র্যাক করে না সেরে অল্টার চেপে এটাকে কার্ভ করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি আবার ওই কাজটা করব এটাকে একটু ছোট করে দেই দেওয়ার পরে এই বরাবর একটা নেই নেওয়ার পরে এখানে ক্লিক করি একটু উনিশ বিশ হয়েছে এটাকে ঠিক করবো কিভাবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলস অর্থাৎ পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি কন্ট্রোল চাপি ডাইরেক্ট সিলেকশন টুলস অটোমেটিক চলে আসে আমি এটাকে একটু নিয়ন্ত্রণ করে দিই ঠিক আছে এইভাবে আমরা এটাকে কম বেশি ছোট বড় করে নিয়ন্ত্রণ করতে পারি এখানে একটু উনিশ বিশ হয়েছে এটাকে আমরা ঠিক করে দেই হয়েছে মোটামুটি কমপ্লিট এই কয়টা কাজ যদি করেন প্র্যাকটিস করেন চর্চা করেন মোটামুটি পাথের মনে হয় না সমস্যা হবে আর এটা হচ্ছে পাথের কাজ প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই দেখি কিছুক্ষণ এই কাজটা প্র্যাকটিস করেন কিছুক্ষণ তারপরে আমি টাইপ টুলস দেখাবো আচ্ছা আবার শেপে গেলাম গিয়ে কাস্টম শেপ টুলস তারপরে এখানে গেলাম সেটিংয়ে গেলাম গিয়ে অল ওকে তাহলে এখানে সব আসবে এটা এটা এটাও করবেন এটাও বানাতে হবে এই পতাকাটাও বানাবেন শেপ এটাও ইয়া করবেন আমি এটা তালা দিয়ে নেই তালা দিয়ে নিয়ে এটাকে আর কি তৈরি করো পেন দেওয়ার পারবেন না দেখি শেপ সিলেক্ট এটা একটা কর্নার থেকে শুরু করলাম শুরু করে ড্র্যাক করে নিয়ে আসি এটাও করবেন আপনাদের কম্পিউটারে আছে ওই কাজই জাস্ট ড্র্যাক করে করে এই কাজটা করব কন্ট্রোল চেপে হ্যান্ডেলটাকে ছোট করে দিলাম একটু আমার কাজের সুবিধার জন্য তারপরে এখানে একটু ড্র্যাক করে নিলাম হ্যান্ডেলটা এইদিকে সরাই ওকে পারবেন না এটা করতে চেষ্টা করবেন এই কয়টা শেপ করবেন যাক এবার টেক্সট টুল সম্পর্কে সামান্য আইডিয়া দিয়ে রাখি এখানে টেক্সট টুলস আছে টি টি চ্যাপলে টেক্সট টুল আসে আমরা টেক্সট টু সিলেক্টের পরে আমাদের ডকুমেন্টে গিয়ে একটা ক্লিক করব ক্লিক করার পরে যে কোনো কিছু লেখা শুরু করব এখানে লেখা শুরু হয়ে আছে তাই না লেখা অনেক ছোট হয়ে আছে লেখাটাকে আমার বড় করতে হবে আমরা ইয়া শিখছিলাম না আপনারা কি কেউ হচ্ছে এম এস অফিস শিখছেন এমএস অফিসে লেখা ছোট বড় করার জন্য কি করতে হয় প্রথমে টেক্সটটা সিলেক্ট করে নিতে হয় তারপরে তারপরে ছোট বড় করতে হয় এখানেও তাই আপনি টেক্সট সিলেক্ট না করে পর্যন্ত কাজ করবে না আপনি পুরো টেক্সটটা সিলেক্ট করে নিছি নিয়ে এখানে ফন্ট দেওয়া আছে বারো আমি বারোটাকে বাড়াই দিই চব্বিশ করে দিলাম বড় করে নিলাম ঠিক আছে পুরোটা সিলেক্ট করলাম আমি এখন লেখালেখি করতেছি আমি যদি লিখতেছি এই লেখাটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে এটা কারণ কি এটা কারণ অ্যালাইনমেন্ট উপরে দেখেন এখানে একটা অ্যালাইনমেন্ট আছে এটাকে বলা হয় টেক্সট অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট এখানে আমাদের দেয়া আছে ডান দিক থেকে বাম দিকে ওই জন্য ওই দিকে যাচ্ছে আমরা যদি বাম দিক থেকে ডান দিক থেকে সিলেক্ট করি তাহলে এই দিক থেকে যাবে অনেকেরই এরকম থাকতে পারে তারা শুধু অ্যালাইনমেন্ট করে নেবেন এখন দেখেন ওই দিক থেকে ওই দিকে যাচ্ছে তাই না the headline. ঠিক আছে প্রথমে যে অপশনটা আছে টেক্সট টুল সিলেক্টের পরে দেখেন সেটা হচ্ছে টেক্সটটাকে হরিজন্টাল আর ভার্টিক্যালি হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিচ্ছে এখানে ক্লিক করলে হরিজন্টাল কিংবা ভার্টিক্যালি চেঞ্জ হচ্ছে অপশন বাড়ে প্রথম যে অপশনটা আছে তারপরে যে প্রপার্টিসটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার ফন্ট ফ্যামিলি এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো এরিয়াল কিংবা রোবোটো কিংবা যেটাই হোক আমার যেটা দরকার সেই ধরনের ফন্ট ফ্যামিলি এখানে আমরা নিতে পারবো সিলেক্ট করতে পারবো এই যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে যাচ্ছে ইচ্ছা মতো ফন্ট ফ্যামিলি আমরা নিতে পারবো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এটাকে বলা হয় ফন্ট ওয়েট আমরা যে ফন্ট ব্যবহার করতেছি সে ফন্টের ওয়েট আছে কতটা ভারী কতটা ওর থিকনেস এর উপর নির্ধারণ করে এখানে ন্যারো আছে ন্যারো অনেক লাইট তারপরে আছে ইটালিক তারপরে আছে বোল্ড ন্যারো বোল্ড তারপরে বোল্ড আছে ব্ল্যাক আছে দেখেন তারপর একটা সাইজ আমি সাইজ বাড়ায় দেখি তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে বড় কবি ঠিক আছে টি সিলেক্ট করব সিলেক্ট করার পরে এটাকে পুরোটাই সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন ন্যারো করি ফন্ট হোয়াইট কমতেছে এখানে আমরা যদি রোবটও নেই আমরা এরিয়াল ফ্যামিলি সিলেক্ট করছি ফ্যামিলির সঙ্গে ফন্ট ফ্যামিলির সঙ্গে ফন্ট ওয়েটের একটা সম্পর্ক আছে প্রত্যেকটা ফন্ট ফ্যামিলির সব ধরনের ওয়েট থাকে না কিছু কিছু ফন্ট ফ্যামিলি আছে যে ফন্ট ফ্যামিলির ওয়েট কিচ্ছু নাই এটা কোনো ফন্ট ওয়েটই নাই একটাই এই রকমই হবে সবগুলো প্যাবেস সিলেক্ট করছি শুধুমাত্র এই কয়টাই আছে কিন্তু আমরা যদি রোবটও সিলেক্ট করি আমরা যদি রোবটও নেই রোবটের ভিতরে দেখেন অনেকগুলো পাবেন থিন আছে থিন দেখেন কত লাইট দেখছেন থিন আছে তারপরে আছে কি লাইট আছে তারপরে আছে রেগুলার আছে তারপরে আছে কি মিডিয়াম আছে তারপর বোল্ড আছে ব্ল্যাক আছে এগুলো সবগুলোর আবার ইটালিক আছে থিন ইটালিক ইটালিক মানে কি একটু বাঁকা হবে থিন ইটালিক আছে লাইট ইটালিক আছে ইটালিক রেগুলার ইটালিক আছে মিডিয়াম ইটালিক আছে বোল্ড ইটালিক আছে ব্ল্যাক ইটালিক আছে সবগুলোরই আছে আচ্ছা আমাদের এই ইটালিক কিংবা ইয়ে এখান থেকে চেঞ্জ না করলেও হয় আমরা যদি কন্ট্রোল টি চাপি এখানে কাটসার রাখার পরে যদি কন্ট্রোল টি চাপি টি তাহলে আমাদের ক্যারেক্টার প্যালেট আসে আপনি যদি এখান থেকে না পান আপনার উইন্ডোজে গিয়ে ক্যারেক্টার প্যালেটে ক্লিক করবেন এই যে ক্যারেক্টার প্যালেট তাহলে এটা আসবে এটা আসার পরে এই লেখা যদি আমরা সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন এই কাজগুলো সব হয় এখান থেকে এইগুলোই আছে রোবটও আছে মানে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করার অপশন আছে ফন্ট ওয়েট সিলেক্ট করার অপশন আছে ফন্ট সাইড সিলেক্ট করার অপশন আছে এছাড়াও আরো অনেক কিছু আছে যেমন এখানে লেটার স্পেস আছে মানে একটা একটা অক্ষর থেকে আর একটা অক্ষরের দূরত্ব নিরূপণ করা যায় এখানে দেখেন ভি অবলিক এ আছে এটা আসলে বোঝাচ্ছে যে আপনার একটা লেটার থেকে আর একটা লেটারের দূরত্ব এখানে আমি যদি দূরত্ব যদি দশ দেই দেখেন দূরত্ব বাড়লো দূরত্ব কমতিছে দূরত্ব বাড়তিছে এটা সুন্দর একটা কিবোর্ড কমান্ড আছে সেটা হচ্ছে কি আপনারা যদি লেখা পুরোটাই সিলেক্ট করে নিয়ে যদি অল্টার চাপেন অল্টার চাপেন আর যদি রাইট অ্যারো চাপেন তাহলে লেটার স্পেস বাড়তিছে হ্যাঁ লেফট অ্যারো চাপলে লেটার স্পেস কমতিছে একটা লেখার থেকে একটা লেটার থেকে আর একটা লেটারের দূরত্ব কমতিছে বা বাড়তিছে ঠিক আছে আর যদি আপনারা এখানে দেখেন যে লেটার স্পেস দেওয়ার পরে এর পাশে ভি এ যে আইকন আছে আইকনের ওপরে গিয়ে যদি আমি কাটসারটা নিয়ে যে ড্র্যাগ করি আমরা ডান দিকে ড্র্যাগ করলে মানের পরিবর্তন হচ্ছে আবার বাম দিকে ড্র্যাগ করলে মান বাড়তিছে ডান দিকে ড্র্যাগ করলে কমতিছে দেখছেন আবার আমরা এইভাবেও কম বেশি করতে পারি খুব খুব কম সামান্য কম বেশি করার জন্য আমরা জাস্ট ওই মানের উপরে ক্লিক করে আপার অ্যারো চাপতে পারি আপার অ্যারো চাপলে বাড়বে আবার লোয়ার অ্যারো চাপলে কমবে ঠিক আছে দেখেন একেবারে এই ক্যারেক্টার প্যালেটের সবার নিচে কয়েকটা অপশন আছে টি আছে তারপরে একটা টি আছে বাঁকানো টি বাঁকানোতে যদি ক্লিক করি ইটালি হয়ে গেল বাঁকানো অপশনটা যদি আবার আনসিলেক্ট করি ওটা আবার সোজা হয়ে গেল এটা যদি বাঁকানো টিটাকে যদি সিলেক্ট করি ওটা বাঁকা হয়ে গেল আর যদি এটাকে আনসিলেক্ট করি আবার সোজা হয়ে গেল এখন দেখেন হ্যাঁ, তারপর ডবল টি আছে ডবল টিটা যদি সিলেক্ট করি তাহলে সবগুলো ক্যাপিটাল হয়ে যাচ্ছে সবগুলো ক্যাপিটাল আর যদি ওটা আনসিলেক্ট করি আবার স্মল হয়ে গেল তারপরে অপশন দেখেন টি তারপরে আছে টি একটা বড় একটা ছোট এখানে আমরা করব কি যেটাকে টি যদি আমরা একটা স্মল লিখি একটা ক্যাপিটাল লিখি মনে করেন যে এটাকে উঠায় দেয় উঠাই দেয় দেখেন দেখেন আমি এখানে লিখছি দি দির প্রথম অক্ষর টি টিটা আমি লিখছি ক্যাপিটালে এইচটা ক্যাপিটালে লিখি এইচটা লিখলাম ক্যাপিটালে এলটা লিখলাম ক্যাপিটালে ঠিক আছে পুরোটা সিলেক্ট করার পরে আমি এই যে একটা টি বড় একটা টি ছোট এটাতে ক্লিক করলাম দেখেন সবগুলোই ক্যাপিটাল হয়েছে কিন্তু আমরা প্রথমে যে ক্যাপিটালগুলো দিছিলাম সেগুলো শুধু বড় দেখাচ্ছে তাই না সেগুলো শুধু বড় দেখাচ্ছে আর পরেরগুলো ক্যাপিটালই হয়েছে কিন্তু ছোট দেখাচ্ছে আচ্ছা আমরা অনেক সময় A square B square C square লিখি না এগুলো লেখার জন্য একটা এখানে কিছু অপশন আছে আমি এখানে দুই লিখলাম দুই লেখার পরে দুইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তার যে পরের অপশন আছে টির ওপরে ওয়ান দেখাচ্ছে এখানে ক্লিক করলাম এটা স্কোয়ার হয়ে গেল আমরা square B square C square এগুলো লিখি না এখানে আনসিলেক্ট করে রাখলাম এটা আবার দুই হয়ে গেল আর তারপরের অপশনে যদি ক্লিক করি দেখেন এটা আমরা অনেক সময় হচ্ছে কি ফিজিক্সের ইয়াগুলো লিখি না এইচ টু ও মানে কয়টা পরমাণু আছে সে পরমাণু মানে পরমাণুতে সরি পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে এই জিনিসগুলো এগুলো নির্ধারণের জন্য আমরা এইরকম করে লিখি সংকেত টঙ্কেত রাখার জন্য আচ্ছা পরের যে অপশনটা আছে সেটা আর কিছুই না সেটা হচ্ছে কি যে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে পরের অপশনে দেখেন নিচে একটা টান আছে টিন নিচে মানে এটা আন্ডারলাইন নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে আর তার পরেরটা আছে মাঝখান দিয়ে একটা টান আসবে এটা আনসিলেক্ট করে দিয়ে এটা সিলেক্ট করে রাখি মাঝখান দিয়ে একটা টান হয়ে গেছে এরপরে আরো কিছু অপশন আছে এই অপশনগুলো এখানে কাজ করবে না আরও কিছু অপশন আছে নিচে এই অপশনগুলো হয় কি যখন আমরা ক্যালিওগ্রাফিক কিছু কাজ করব না ক্যালিওগ্রাফিক কিছু ফন্ট আছে সে ফন্টের ভিতরে এই অপশনগুলো দিয়ে দেওয়া হয় যখন আমরা ক্যালিওগ্রাফিক ডিজাইনগুলো করব তখন আমার এই অপশনগুলো কাজ করবে আমরা হয়তো একটা এর এর হচ্ছে ডিজাইন একটু চেঞ্জ করব বি ডিজাইন একটু চেঞ্জ করব সি ডিজাইন একটু চেঞ্জ করে দেব এটা ক্যালিওগ্রাফিক্যাল বিষয়গুলো এখানে আছে আর এখানে আর অপশন আছে এটাকে উঠাই দিই আজকে এ পর্যন্তই থাক শুধু একটা জিনিস দেখাই দেই যে এটা তো গেল আমার হচ্ছে গিয়ে হেডলাইনের ক্ষেত্রে আমি হেডলাইন তৈরি করলাম মনে করেন ঠিক আছে ওই জন্যই নাম দিছিলাম দা হেডলাইন এখন আমার প্যারা তৈরি করতে হবে আমি এরকম একটা সিলেকশন নেব ড্র্যাক করে নেব T two T two select করার পরে আমরা টি টুল সিলেক্ট করার পরে বা টেক্সট টুল সিলেক্ট করার পরে এখান থেকে একটা কর্নার থেকে আর একটা কর্নারে ড্র্যাক করব ড্র্যাক করলে একটা বক্স তৈরি হবে এখন এই বক্সের ভিতরে আমি কিছু লেখা দেবো এখন লেখা নিয়ে আসি কই থেকে লেখা নিয়ে আসি বলেন তো এর আগে একদিন দেখাইছিলাম লরেন ইপসাম আমরা সব পৃথিবীর সকল ডিজাইনার হচ্ছে গিয়া লরেন নিসন থেকে টেক্সট নিয়ে আসে এখান থেকে যে কোনো ইয়ে ডিজাইনে দেখবেন লরেন নিক্সন থাকে মানে এর কোনো নাম নাই এই মানে নাই এটা হচ্ছে কি লঞ্চ ওই আড্ডুম বাগডুম ঘোরার ডুমের মতো এর কোনো মানে নাই এখানে নিয়ে এসে আমি দিলাম ঘি ঠিক আছে এখন কন্ট্রোল এ চেপে পুরোটা সিলেক্ট করে নেই সিলেক্ট করার পরে আমি এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ কমাই দেই ফন্টের থিকনেস কমাই দেই লাইট করি ঠিক আছে এটা কি হলো এটাকে প্যারাগ্রাফ বলি আমরা এটাকে প্যারাগ্রাফ বলা হয় হেডলাইনকে হেডলাইনই বলে এটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যারাগ্রাফের কিছু বিষয় আছে একটা হচ্ছে লাইন হাইট একটা লাইনের থেকে আর একটা লাইনের দূরত্ব এই একটা বিষয় আছে আর একটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্ট সেটা হচ্ছে paragraph adjustment line align text align এটাকে বলা হয় টেক্সট লাইন আমরা মিডিল করতে পারি লেফট করতে পারি রাইট করতে পারি জাস্টিফাই করতে পারি ঠিক আছে এটাকে একটু ছোট করে নেই ছোট করে নেওয়ার পরে দেখি যে দেখেন আমরা যখন বক্স করছিলাম না এই বক্সের পাশে দেখেন কিছু হচ্ছে ইয়া অপশন আসছে ট্রান্সফর্ম কন্ট্রোল আসছে এটাকে যখন এইদিকে বড় করতেছি তখন লেখা লেখার মাপের পরিবর্তন হচ্ছে না কিন্তু জায়গাটা বেশি নিয়ে নিচ্ছে এখান থেকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি এখন দেখা যাচ্ছে পুরোটা তাই না আমরা পুরোটা দেখতে পাচ্ছি এখন এটাকে একটু এদিক নিয়ে আসি দেখেন প্যারাগ্রাফের যখন আমি হচ্ছে গিয়া প্রথমে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট করলাম লেফট অ্যালাইনমেন্টের সময় হলো কি সবগুলো শুরু হলো লেফট থেকে শেষ করে পরে লাইনে আসলো এবং এই পাশে যেটুকু অক্ষর বা শব্দ মানে ইয়া হলো না ওখানে এক্সিস্ট হলো না সে করলো কি পরের লাইন থেকে শুরু করলো কারণ এটা এখানে হবে না এই এই ইয়াটা প্রিন্টিং এটা এখানে আসবে না জায়গা নিতে পারবে না এই জন্য পরের লাইন থেকে শুরু হলো কিন্তু ওখান থেকে ফাঁকা রাখছে সে হ্যাঁ লেফট রাইট মিডিল সেন্টার এই সবগুলো অ্যালাইনমেন্ট একই রকম কাজ করে শেষে যে শেষ হলো জায়গা হলো না পরের লাইনে চলে আসে কিন্তু জাস্টিফাই করে কি যে ও জাস্টিফাই করে নেয় অক্ষরগুলোর অক্ষর এবং ওয়ার্ড লেটার স্পেস এবং ওয়ার্ড স্পেস একটা শব্দ থেকে একটা শব্দের দূরত্ব একটা অক্ষর থেকে অক্ষরের দূরত্ব একটা জাস্টিফাই করে নিয়ে না এখানে সরি লেটার স্পেস না এটা ওয়ার্ড স্পেস একটা শব্দ থেকে আর একটা শব্দের দূরত্ব এটাকে জাস্টিফাই করে মিলায় দেয় আর কি শেষ পর্যন্ত নিয়ে যায় প্রথমে যে অপশনটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে কি এখানে আইকনে দেখলেই বুঝবেন যে পুরোটাই জাস্টিফাই হয়েছে কিন্তু শেষের যে লাইনটা আছে সেই লাইনটা লেফট অ্যালাইনমেন্ট হবে তারপরে যে অপশনটা আছে ওই জাস্টিফাই হবে কিন্তু শেষের যে লাইনটা আছে সেই লাইনে সেন্টার অ্যালাইনমেন্ট হবে এবং থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে গিয়া জাস্টিফাই হবে শুধু শেষের লাইনটা রাইট অ্যালাইনমেন্ট হবে আর যদি আমি সবার শেষেরটা ক্লিক করি দেখেন সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক একই হয় জাস্টিফাই করে নিচ্ছে হ্যাঁ এই লাইন হাইটটা দেখাই দেয় আমরা যে এখান থেকে লাইন এখান থেকে একটা লাইন নিলাম এই লাইনের হাইট কম বেশি করার জন্য এখানে অপশন আছে এখানে দেখেন লাইন হাইট কম বেশি করার জন্য অপশন আছে এটা আমরা যেখানে লেটার স্পেস দিলাম না তার উপরেই আছে অটো লেখা আছে এটাকে আমরা কম বেশি করতে পারি ঠিক আছে এটাকে আমরা জাস্ট সব লেখা সিলেক্টের পরে অল্টার চেপে যদি আপার অ্যারো চাপি সরি সবগুলো সিলেক্ট করার পরে যদি আমরা আপার অ্যারো চাপি তাহলে কমবে আর লোয়ার অ্যারো চাপলে বাড়বে এটাকে বলা হয় লেটার স্পেস বুঝাইতে পারছি কি আচ্ছা ধন্যবাদ আরো অনেক বিষয় আছে টেক্সটের এই বিষয়গুলো আগামীতে আলোচনা করবেন